গুড মোদিকিয়ার মর্নিং ফ্রেন্ডস ফ্রেন্ডস টেক সুদীপ্ততে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কি মোদি কেয়ারের একটা প্রোডাক্টের ওপর তার বেনিফিট সম্পর্কে আজকে জানাবো ঠিক আছে কিন্তু ভিডিও শুরু করার আগে একটাই বিষয় সবসময় বলি যেটা সেটা হচ্ছে কি পাশের যে বেল আইকনটা আছে সেই আইকনটাকে টিপে দিতে হবে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিতে হবে আর নিচে ডিসক্রিপশান বক্সের ঠিক ওপর দিকে লাইক বলে একটা বাটন আছে সেই লাইকে গিয়ে ক্লিক করতে হবে আর কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটার কমেন্ট জানাতে হবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং নেক্সট ভিডিও তোমরা কি ধরনের আশা করো তবে আমরা আমি একুশ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার মন মেজাজ খুব খারাপ কারণ বাইশে জুন আমার বাবা মারা যায় তারপর থেকে আমি আর কোনো ভিডিও তেমন কিছু করতে পারিনি তবে ইউটিউব থেকে বারবার প্রেশার আসছিল যে ভিডিও দেওয়ার জন্য তো আমারও চিন্তাধারা করছিল কি যে হ্যাঁ আমি ভিডিওটা দেব তবে ভিডিও করার মতন সময় হয়ে ওঠেনি তাই জন্য ভিডিও করে উঠতে পারিনি তবে এখন আমি একটা ভিডিও মানে এখন থেকে আমি পরপর করে ভিডিও দিতে থাকবো তোমাদেরকে তা আমি মোদি কেয়ারের একটি নতুন প্রোডাক্ট সম্বন্ধে আজকে বলবো এবং প্রোডাক্টটি দেখাবো কি ধরনের প্রোডাক্ট আর প্রোডাক্টটা আমাদের শরীরের মধ্যে কতটা প্রয়োজনীয় এই এইটি খেলে পর ওষুধটা খেলে পর মানে ফুড সাপ্লিমেন্টটা খেলে পর এটা কতটা প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তবে মোদি কেয়ারের যে সব প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো ডেমো ছাড়া কথাবার্তা বলে না তবে আজকের যেটা প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে বেনিফিট সম্পর্কে বলবো তো প্রথম কথা বলে রাখি যে আমার টিমের মধ্যে যারা টিম মেম্বার্সরা আছে তারা এই প্রোডাক্টটা আমার এই ভিডিওটা তাদের ক্লায়েন্টকে বা তাদের যেসব পার্টির বাড়িতে মিটিং করতে যান সেখানে গিয়ে দেখাতে পারেন এই ভিডিওর বেনিফিটটা আপনারা ভিডিওটা মাঝে মাঝে দেখে দেখে দেখে দেখে দেখে দেখে যেসব বেনিফিটগুলো আমি এখন আলোচনা করব সেই আলোচনার পয়েন্টসগুলো আপনারা খাতাতে লিখে নেবেন লিখে নিয়ে সবসময় তো ভিডিও দেখানোটা ক্লায়েন্টকে পসিবল হয়ে ওঠে না আর আর সময়ও থাকে না তো সেই ক্ষেত্রে কি হবে আপনারা যদি একটা সাদা কাগজের মধ্যে হ্যাঁ, আমি যে বেনিফিটসগুলো এখন বলবো এই প্রোডাক্টটার সম্বন্ধে সেই প্রোডাক্টটার সম্বন্ধে যে বেনিফিটসগুলো আছে সেই বেনিফিটসগুলো আপনারা line by line note note করে লিখে নিতে পারেন তাহলে সেই বুঝে সেইটা আগা মানে সেই বেনিফিটের এই কাগজটা নিয়ে আপনারা এটা পড়ে নিলেন পড়ে নেওয়ার পর বা ভিডিওটা বারবার দেখে দেখে দেখে দেখে আপনারা মাইন্ডের মধ্যে একটা নলেজ করে নিলেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনারা ক্লায়েন্টের বাড়িতে গিয়ে সেই বেনিফিটটা অটোমেটিক্যালি আপনারা মুখ দিয়ে বলতে পারবেন প্রোডাক্ট সম্বন্ধে আসলে প্রোডাক্ট সম্বন্ধে যদি কারোর কোনো নলেজ না থাকে তাহলে অপর দিকে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা বসে আছেন তারা জানবেন যে মোদি কেয়ারের কনসালটেন্ট আমার বাড়িতে এসছেন কিন্তু কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে তার কোনো নলেজ নেই ধ্যান ধারণা নেই তখন তার ওপর একটা ব্যাড বা নেগেটিভ ইমপ্রেশন স্টার্ট হয় সেই তখন সেই নেগেটিভ ইমপ্রেশন থেকে তারা কি করতে পারে ঠিক আছে দাদা আপনি পরে আসুন হুম আমরা একটু চিন্তা ভাবনা করে নিই তারপর আপনাকে জানাবো ফোন এটাই বলা হয় কিন্তু আপনি যদি সামনের ভদ্রলোকটিকে বা ভদ্রমহিলাকে ইনস্ট্যান্টকে ইনস্ট্যান্ট আপনি বলে যান প্রোডাক্ট সম্বন্ধে নলেজ থাকে আপনার মুখ থেকে যদি ভুড়ি ভুড়ি ভুড়ি ভুড়ি কোনো জড়তা ছাড়াই আরামসে বলতে থাকেন বলতে থাকেন তাহলে অপোজিটের যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটি কিন্তু বুঝবে যে না মোদিকারের কনসালটেন্ট আমার বাড়িতে এসছেন এবং মোদিকারের কনসালটেন্ট কী করছেন যে প্রোডাক্ট সম্বন্ধে তার যে নলেজটা আছে সেই নলেজটা উনি আরামসে আমাকে বলছেন এবং তার ফলে কী হবে ওনার মাইন্ডের মধ্যে একটা মাইন্ড সেট হবে এবং মাইন্ডের মধ্যে কি হবে একটা গুড ইমপ্রেশান আসবে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো এবং প্রোডাক্টটা আমি নিয়ে দেখি সেবন করি সেবন করে যদি আমার ভালো লাগে তাহলে আমি আরেকটা মালের অর্ডার দেব অথবা আমি এই সিস্টেমের সাথে যুক্ত হব যেটা ওই কনসালটেন্টই আমাকে বলছেন তার মানে গুড ইমপ্রেশন স্টার্ট হলো ওকে তো এইবার বেশি কথা না বললে আমি আজকের এই নতুন ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি প্রোডাক্টটা দেখাবো বন্ধুদের প্রোডাক্টটার নাম হচ্ছে গিয়ে ওয়েল তুলসি দেখুন ওয়েল তুলসি ঠিক আছে ওয়েল তুলসি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ওয়েল তুলসি ওকে আচ্ছা, এই ওয়েল তুলসি দেখতে কেমন হয় দেখাচ্ছি ওয়েল তুলসী দেখতে হয় এই দেখুন এরকম ওয়েল ফরম্যাট আর আমাদের এই যে ওয়েল ফরম্যাটটা আছে সেটা এর মধ্যে ওয়েলের ওয়েল বলে লেখা আছে ওয়েল ফরম্যাট মানে ওয়েল ব্র্যান্ডটা এই ট্যাবলেটের গায়েতে লেখা আছে ওয়েল ট্যাবলেট ঠিক আছে এই ধরনের ক্যাপসুল হয় এই ধরনের ক্যাপসুল হয় হ্যাঁ এটাকে বলে হয় তুলসী ঠিক আছে আচ্ছা এই তুলসীর মধ্যে কি কি আছে আমি আপনাকে আপনাদেরকে বলবো আচ্ছা এটা কিভাবে ইউজ করা হয় আমি আপনাকে বলছি সকালবেলা খালি পেটে এমটি স্টমাকে একটা করে ট্যাবলেট দিনে ঠিক আছে এই এর মধ্যে সমস্ত কিছু লেখা থাকে ষাটখানা করে ট্যাবলেট থাকে আপনার দু মাস আরামসে চলবে এর এমআরপি আছে ফোর ফিফটি আর মেডিকেয়ার মোদিকেয়ারের যারা আমাদের কোম্পানির কনসালটেন্টরা আছেন এমসিএ কোড মানে মোদিকেয়ার ক্লাব অ্যাসোসিয়েট নাম্বার যাদের কাছে আছে তারা কিন্তু এই সাড়ে চারশো টাকার প্রোডাক্টটা আরও অনেক কম দামে অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রেটে পান ঠিক আছে আচ্ছা এরপরে আমি বলছি এটি কিভাবে ইউজ করবেন শুনে নিলেন এরপরে একটু ভিডিওটা লম্বা হবে ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন কারণ ভিডিওটা লম্বা হচ্ছে আচ্ছা আর হচ্ছে গিয়ে এর মধ্যে কি কি আছে হ্যাঁ সেটা আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে গিয়ে ওয়েল তুলসী এর মধ্যে আছে সোয়াসা কাশা মানে এটা হচ্ছে গিয়ে কাফ কাফের জন্য মানে যাদের কোনো কাশি আছে যাদের কাশি আছে ঘর ঘর করে কফ বেরোয় তাদের জন্য best best best best best product হচ্ছে গিয়ে তুলসী হুম আজিমা আছে হ্যাঁ আর আছে ব্যাধি ক্ষমাত্বা আর আছে ভারদাফকা এটা ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে এছাড়া আর কি কি আছে আমরা বেনিফিটটাকে দেখে নেব দেড়শোটা তুলসী পাতার গুণ পাওয়া যায় একটা ট্যাবলেটে ওকে দেড়শোটা তুলসী পাতা দিয়ে তৈরি হয় এই একটা ট্যাবলেট ওয়েল তুলসী ঠিক আছে দেড়শোটা তুলসী পাতার গুণ পাওয়া যায় এই একটা ট্যাবলেটের মধ্যে তুলসী আমাদের শরীরের সেল মেমব্রেন সেল মেমব্রেন মানে সেলের যে আউটলাইনটা হয় সেই আউটলাইনটাকে প্রোটেক্ট করতে এই তুলসী সাহায্য করে ওকে আচ্ছা দেন হচ্ছে তুলসী যে কোনো ধরনের অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জি বা ইন্টারনাল বা এক্সটার্নাল যে অ্যালার্জিক হয় অর্থাৎ স্কিনের মধ্যে অনেকে চুলকায় চুলকে র্যাশ বেরিয়ে যায় লাল হয়ে যায় সেই জায়গাগুলোকে সারাই হচ্ছে কি তুলসী ইন্টারনাল হয় এক্সটার্নালও হয় ইন্টারনাল মানে হচ্ছে গিয়ে আলসার মালসার যেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় ইন্টারনাল আর এক্সটার্নাল হচ্ছে গিয়ে আপনার চামড়ার ওপর দিয়ে যে র্যাশটা বেরোয় বা সেতি হয় সেইটাকে আমরা বলি অ্যালার্জি ধরনের এক ধরনের অ্যালার্জি সেতিটাও এক ধরনের অ্যালার্জি সেই অ্যালার্জি সারাতে এই তুলসীর জুড়িমোড়া ভার ইউরিক অ্যাসিডের যাদের প্রবলেম আছে অর্থাৎ ইউরিক অ্যাসিড যাদের বড় মানে বেশি হয় তাদের কিন্তু কিডনিতে স্টোন আসতে আসে সেই ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করে ওয়েল তুলসী ওকে দেন হচ্ছে গিয়ে এটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিভাইরাল এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল ওকে আচ্ছা এরপরে আছে এসবের থেকে সৃষ্টি কোনো ধরনের অসুখ হতে দেয় না এটা virus protection fungal protection bacterial protection তার ফলে কোনো রোগ হতে দেয় না তুলসী কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না হয় না এটার জন্য ইমিউনিটি বুস্ট করে তুলসী অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যদি আপনার কাছে বেড়ে যায় তাহলে কিন্তু করোনা ভাইরাস সোয়াইন ফ্লুয়ের মতন যে কোনো ধরনের ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না খুব সহজেই যদি ইমিউনিটি বুস্ট থাকে লাংসের ক্যাপাসিটিকে এই তুলসী অনেক বেশি বুস্ট করে লাংসের ক্যাপাসিটি মানে যারা স্মোকিং করে তাদের কিন্তু লাংসের ক্যাপাসিটিটা কমে যায় কিন্তু তুলসী সেবন করলে লাংসের ক্যাপাসিটিটা বেড়ে যায় অর্থাৎ নিকোটিনটাকে অ্যাবজর্ব করে ও কিন্তু ইউরিন দিয়ে পাস করিয়ে দেয় অর্থাৎ নিকোটিনটা লাংসে জমতে দেয় না এই ওয়েল তুলসী যারা স্মোকিং করেন তাদের জন্য Well Tulsi best best and best product brain ফাংশানকে ঠিক রাখে ওয়েল তুলসি হ্যাঁ তাদের জন্য ওয়েল তুলসি একটা গ্রেট প্রোডাক্ট মুখ রিলেটেড প্রবলেম যদি থাকে তাহলে মুখ থেকে ব্যাড স্মেল বেরোনো মুখের মধ্যে ইনফেকশন হওয়া দাঁতে ক্যাভিটি আসা এইগুলো এই ধরনের প্রবলেম থাকলে ওয়েল তুলসি রেগুলার খেতে হবে দুটো করে যদি আপনার মুখের মধ্যে কোনো প্রবলেম থাকে ঘা হয় মুখের মধ্যে একটা ব্যাড দুর্গন্ধ আসে বা দাঁতের মধ্যে ক্যাভিটি হয়েছে বা আপনার দাঁতে পোকা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়েল তুলসি সেবন করতে হবে দুটো করে অর্থাৎ এমটি স্টমাকে হচ্ছে গিয়ে একটা টু একটা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা খেয়ে নেবেন তুলসি এবং রাত্রিবেলা খাওয়া দাওয়ার আগে অর্থাৎ আপনি বিকেলবেলা খাবারটা খেয়েছেন আর তারপরে রাত তারপরে রাত্রিবেলা যখন ডিনারে যাচ্ছেন তার মধ্যিখানে কিছু খাননি অর্থাৎ আপনার এমটি স্টমাক রয়েছে সেই টাইমে একটা তুলসী খাবেন সবসময় মাথায় রাখবেন যে তুলসী খেতে হবে এমটি স্টমাকে কিছু খেয়ে কিন্তু তুলসী খাওয়া যাবে না তাহলে তুলসী কোনো কাজ করবে না ওকে ক্যাভিটি আসা এই ধরনের প্রবলেম থাকলে ওয়েল তুলসি রেগুলার খেতে হবে দুটো করে ওকে সকালে এমটি স্টমাকে খেতে হবে একটা করে আর রাতে একটা করে যদি দাঁতে ব্যথা হয় বা ক্যাভিটি থাকে তাহলে আমাদের যে মাস্টার্ড অয়েলটা আছে অর্থাৎ ওয়েল মাস্টার্ড অয়েল এর পরের দিন যে ভিডিওটা বানাবো সেটা ওয়েল মাস্টার্ড অয়েলের দিনে বানাবো ওয়েল মাস্টার্ড অয়েলকে নিয়ে বানাবো সেই ওয়েল মাস্টার্ড অয়েল এ দিয়ে মানে ঘানি অয়েল মাস্টার অয়েল আমাদের কনসালটেন্টরা যারা মোদি কেয়ার করেন তারা জানেন অয়েল মাস্টার অয়েল কী জিনিস কিন্তু যেসব কাস্টমাররা আমার এই ভিডিওটা দেখছেন তারা ওয়েল মাস্টার অয়েল কী কী বৃত্তান্ত সেটা আমি আপনাদের দেখিয়ে দেব ওয়েল মাস্টার অয়েল আমার থামনেলে হয়তো থাকবে থামনেলেই থাকবে ওয়েল মাস্টার অয়েলটা আমি দেখিয়ে দেবো ওয়েল মাস্টার অয়েল আর তুলছি ওকে ওয়েল মাস্টার অয়েল কী ধরনের কি বৃত্তান্ত সেটা আমি আমার নেক্সট ভিডিওতে যখন ওয়েল মাস্টার অয়েল সম্বন্ধে বলবো তখন আপনারা ওয়েল মাস্টার অয়েলটা দেখে নেবেন ওয়েল মাস্টার অয়েলের সাথে আমাদের ওই তুলসীটাকে গুঁড়ো করতে হবে অর্থাৎ এক চামচ আপনি ওয়েল মাস্টার অয়েল নিলেন মাস্টার অয়েল নিয়ে তার মধ্যে তুলসীটাকে গুঁড়ো করে একটা পেস্ট করলেন পেস্ট রেডি করে আপনি ওটা মুখের মধ্যে ঘষবেন ওকে মুখের মধ্যে ঘষবার পর আমার আই বাটনে টিটি অয়েলের ডেমো দেওয়া আছে সেই টিটি অয়েল আপনি দেখে নেবেন আমার আই টি টিটি অয়েলের ডেমো টিটি অয়েলের ডেমো দেখে টিটি অয়েল ওই টিটি অয়েলটা কিনতে হবে আমাদের যে কোনো কনসালটেন্টের কাছ থেকে এমআরপি তিনশো টাকা এবার কেনবার পর তারপরে ওই টিটি অয়েলের দু ফোঁটা ওই সর্ষে দু ফোঁটা গরম ইসোদুষ্ণ একটা গরম জল করবেন একটা একটা কাপে ছোট একটা কাপে ছোট কাপেতে ইসোদুষ্ণ গরম জল করে ওখানে দুই থেকে তিন ফোঁটা টিটি অয়েল দেবেন এইবার এই যে পেস্টটা আপনি মুখের মধ্যে ঘষলেন মুখের যে ছালে পড়ে হ্যাঁ, মুখে যে ঘা হয় সেই ঘায়ের মধ্যে দাঁতের মধ্যে দাঁতে যেখানে ক্যাভিটি আছে বা দাঁতে যেখানে ব্যথা হচ্ছে মাড়ি যেখানে ফুলে গেছে বা মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে পাইরিয়ার দুর্গ পাইরিয়ার রোগ আছে সেইখানে দাঁড়িয়ে আপনি ওই সব জায়গাটার মধ্যে ওই পেস্টটাকে দেবেন পেস্টটাকে দেওয়ার পর তারপরে আপনার আপনি একটু ঈষদুষ্ণ গরম জল করবেন ঈষদুষ্ণ গরম জল করে ওর মধ্যে দুই থেকে তিন ফোঁটা টিটি অয়েল দেবেন টিটি অয়েল দেওয়ার পর টিটি অয়েলটাকে দিয়ে ঈষদুষ্ণ গরম জলটাকে মুখে নিয়ে কুলকুচি করে ফেলে দিতে হবে সবসময় মাথায় রাখবেন একটা জিনিস টিটি অয়েল যেন মুখের মধ্যে না থেকে থাকে টিটি অয়েল কী করবেন সব সময় মুখ থেকে বাইরে বার করে দেবেন টিটি অয়েল যাতে কোনোভাবে পেটের মধ্যে না চলে যায় সেটা মাথায় রাখতে হবে অর্থাৎ কুলকুচি করে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে অর্থাৎ পেস্টটাকে পুরো মুখের মধ্যে ধুয়ে ফেলতে হবে তারপরে অল্প একটু ঈষদুষ্ণ গরম জল রাখবেন ওর মধ্যে কোনো টিটি অয়েল মেশাবেন না ওই ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ভালো করে কুলকুচি করে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো ফোটা টিটি অয়েল না থাকে ওকে তারপরে আপনি দেখবেন যে আস্তে আস্তে এরকম করে এক মাস যদি করতে পারেন এক মাস পরে দেখবেন আপনার দাঁতের কোনো ক্যাভিটি নেই আপনার দাঁতে যে রুট ক্যানেল হয়েছিল সেই রুট ক্যানেলের ব্যথা নেমে গেছে আপনার দাঁতে যদি কোনো পেন হয়ে থাকে সেই ব্যথা নেমে গেছে আপনার মাড়ি যদি ফুলে গিয়ে থাকে সেই ফোলার নেস কমে গেছে আপনার দাঁতের মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেই পোকাটা মরে গেছে মানে পোকা হয় কি করে আমাদের দাঁতের মধ্যে তো পোকা হয় না আমাদের দাঁতের মধ্যে এনামেল থাকে সেই এনামেলটা যদি ভেঙে যায় বা এনামেল যদি ক্ষয় হয় এনামেল খুব শক্ত জিনিস কিন্তু আমরা কী করি বাজারের পরিচি মানে যত ওয়ার্ল্ড ফেমাস কোলগেট পেপসুডেন্ট এইসব বা পতঞ্জলির মতন বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে দাঁত মাজি এবং তাদের মধ্যে যেসব কেমিক্যাল থাকে সেই কেমিক্যাল এনামেলের ক্ষতি করে সেই এনামেল ভেঙে গুড়িয়ে দেয় সেই জন্য কী হয় দাঁতের মধ্যে পোকা হয় বা ক্যাভিটি হয় বা দাঁত ক্ষয়ে যায় তো এনামেল দাঁতকে প্রোটেক্ট করে রাখে এনামেল যদি ক্ষয়ে যায় তাহলে কিন্তু আমাদের দাঁত ঠিকঠাক থাকে না ওকে আচ্ছা এরপরে ভালো করে এইবার আমাদের ফ্রেশ মোমেন্টস টুথপেস্টের ওপর একটা আই বাটনের ডেমো ডেমো দেওয়া আছে আপনারা ওটা দেখে নেবেন আর ওই ফ্রেশ মোমেন্টস টুথপেস্ট নিয়ে সেটা জেল ফরম্যাটে আছে নর্মাল ফরম্যাটে পাওয়া যায় এবার যে কোনো একটা ফ্রেশ মোমেন্টস টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে দাঁতটাকে মেজে নিতে হবে মেজে নেওয়ার পর ঠান্ডা জল বা ইসদুষ্ণ গরম জলও নিতে পারেন অথবা ইসদুষ্ণ গরম জল না থাকলেও আপনি নর্মাল ওয়াটারে বা নর্মাল জল দিয়ে মুখটাকে কুলকুচি করে নিতে হবে কুলকুচি করে নিয়ে ভালো করে ফেলে দিতে হবে যাতে করে মুখের মধ্যে কোনো টিটি অয়েল বা ওই ধরনের পেস্ট না থাকে ওকে আপনি এটা এই চিকিৎসাটা এই ট্রিটমেন্টটা আপনি এক মাস করবেন এক মাস করবার পর আপনি দেখতে পাবেন যে আপনার মুখের মধ্যে একটা অন্য ধরনের ফিলিংস হচ্ছে আর সবসময় মাথায় রাখবেন সকালে একবার আর রাতে একবার অর্থাৎ রাতে খাওয়া দাওয়ার পর একবার দাঁত ব্রাশ করে শুতে হবে এটাকে মাথায় রাখবেন এক মাস যদি আপনি এই ট্রিটমেন্টটা আমি যেটা আপনাকে প্রসেসটা বললাম সেই প্রসেসটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি মুখের মধ্যে যে ব্যাড ইমপ্রেশন হচ্ছে বা ব্যাড স্মেল বেরোচ্ছে বা মুখের মধ্যে আপনি মুখের মধ্যে কিছু থাকলে পরে আপনি সেটা বুঝতে পারবেন শরীরের মধ্যে একটা অস্বস্তি হবে সেই অস্বস্তিটা অনেকটা কেটে যাবে আপনি নিজেই ফিলিংস করতে পারবেন আমাদের কনসালটেন্টকে সেটা বলতেও পারবেন নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে স্টমাকের প্রবলেম অর্থাৎ পাকস্থলিতে আমাদের যে প্রবলেমটা থাকে প্রবলেম সলভ করে হচ্ছে কি ওয়েল তুলছি গল ব্লাডার স্টোনের প্রবলেম ঠিক করে ওয়েল তুলছি অ্যাসিডিটি হতে দেয় না শরীরকে অর্থাৎ আমরা যেসব খাবার খাই বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে জন্মদিন অন্নপ্রাশন বিভিন্ন বাড়িতে খাবার খাই খাবার খেলে একটা কি হয় বাইরের খাবার অর্থাৎ একটা ফাস্টফুড খাবার খেলে পর অনেকটা খাবার খেলে পর পেট টাইট টাইট হয়ে যায় তখন কি হয় অ্যাসিডিটিক তৈরি হয় সেই অ্যাসিডিটিক হতে দেয় না শরীরকে ওয়েল তুলসী আপনি খাবারটা খাওয়ার পর যদি তুলসীটা খেয়ে নেন তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন বা এমটি স্টমাকে আগে আপনি ওই যে বিয়ে বাড়িতে যাচ্ছেন বা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছেন বা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছেন যে বাড়িতে যাচ্ছেন খেতে তো আপনি খাওয়ার আগে এমটি স্টমাকে তুলসীটা খেয়ে নিন অর্থাৎ র্যানট্যাক জিনটাক খাওয়ার দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনি খালি পেটে ওয়েল তুলসি খাচ্ছেন খেয়ে নিয়ে আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন এবং আপনি অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি করছেন আপনি খাবার খাচ্ছেন তারপরে দেখবেন আপনার শরীরের মধ্যে কোনো সেই ধরনের ফিলিংস হবে না যে আপনার টাইট খাওয়া হয়েছে আপনার অস্বস্তি হচ্ছে আপনার অন্য কিছু হচ্ছে এরকম ফিলিংস আসবে না ওয়েল তুলসি খাওয়ার পর আপনি খাবারটা খেলে ওকে আচ্ছা লিভারের হেলথ বুস্ট করে ওয়েল তুলসি লিভার যাদের খারাপ হয়ে যায় যেমন যারা অ্যালকোহলি অ্যালকোহলিক হ্যাঁ যারা মদ্যপান বেশি করে করেন তাদের কিন্তু লিভার খারাপ হওয়ার একটা চান্স থাকে কিন্তু ওয়েল তুলসী সেবন করবার পর আপনি যত রাজ্যের মদ খান বা আপনি অ্যালকোহলিক থাকুন হ্যাঁ আপনি অ্যালকোহলিক নেশা ছাড়তে পারছেন না হ্যাঁ সেক্ষেত্রে আপনার লিভারের কোনো ক্ষতি করবে না তবে অ্যালকোহল খাওয়াটা ঠিক নয় ওটা যতটা পারবেন কম করাই বেটার কিডনির জন্য বেস্ট হলো ওয়েল তুলসি কিডনির মধ্যে আমাদের স্টোন হয় আমরা জানি অনেকের টয়লেটের প্রবলেম হয় অনেকের পটির সমস্যা থাকে সেক্ষেত্রে কিডনির ওপর একটা প্রেশার পড়ে অনেকে আবার জল খান না জলটা খুব কম খান তো <laughs> জল কম খাওয়াটা উচিত নয় দিনে চার লিটার করে জল খাওয়াটা বেস্ট এরপরে যদি আপনি কম খান তাহলে কিডনির ওপর পাথর জমতে বাধ্য তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খাওয়ার পরে কিন্তু জলটা বেশি করে খেতে হবে এটা মাস্ট মাস্ট মাস্ট ওকে কিডনির জন্য বেশ হলো ওয়েল তুলছি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কিডনিতে স্টোন জমে আর স্টোন ইউরিক অ্যাসিড যদি কন্ট্রোলে থাকে তাহলে স্টোন জমার ক্ষমতাটা কমে যায় ওয়েল তুলসির জন্যে ওকে এই বারোটা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম ওয়েল তুলসির বেনিফিট সম্পর্কে জানালাম তো এই আর ভিডিওটা বড় করতে পারছি না এমনিতেই কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যেসব মোদিকের কনসালটেন্ট বন্ধুরা আছেন তারা এই ভিডিওটা দেখবেন ওয়েল তুলসির এবং ওয়েল তুলসির ভিডিওটা দেখে আপনারা নোট করবেন নোট করে ক্লায়েন্টের সম্বন্ধে সামনে গিয়ে বলবেন যাতে কোনো জড়তা না থাকে যদি আপনার মুখে কোনো জড়তা না থাকে তাহলে কিন্তু অপোজিটের যে মানুষটি আছে বসে তিনি কিন্তু বুঝতে পারবেন যে না ও মোদি কেয়ারের কনসালটেন্ট যিনি আমার বাড়িতে এসছেন এবং তিনি ঠিকঠাক বলেছেন ঠিকঠাক উত্তর দিয়েছেন ঠিকঠাক হুম আর প্রোডাক্ট সম্বন্ধে যা নলেজ দিয়েছেন তা আমার মাথায় ওনার মাথায় ঢুকে যাবে এবং আপনার থেকে সেই ওয়েল তুলসি প্রোডাক্টটা উনি কিনবেন ওকে তা আর বেশি কথা না বলে অনেক বড় ভিডিও হয়ে গেছে তাই আজকের ভিডিও এখানেই শেষ করব তবে যাওয়ার আগে একটাই কথা বলে দিই বন্ধুরা যারা এখনও আমার ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনটা টিপে দিন আর লাইক যারা করেননি তারা লাইক করবেন অবশ্যই কারণ লাইক করলে পরে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের ইনফরমেশান কেমন লাগলো এ টু জেড সমস্ত কিছু যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদের আরও ভালো করে ইনফরমেশান দিতে পারি আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব না করলে পর আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম প্রথম আপনার কাছে ডিরেক্ট গিয়ে পৌঁছবে না যাতে আপনি তাড়াতাড়ি দেখে নিতে পারেন তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব নমস্কার জয় হিন্দ